Friends good morning to all welcome to my channel আজকে অনেকটা লেট হয়ে গেছে প্রত্যেক দিনই লেট হয়ে যায় এটা কোনো নতুন ঘটনা নয় প্রত্যেক দিন ঘুম থেকে লেট হয়ে যায় আজকে আর প্রায় আটটা বেজে গেছে তাথুইয়েরও ক্লাস শুরু তাথুই রেডি তাথুই রেডি হয়ে গেছে স্কুলের ক্লাস করার জন্য তাথই রেডি ক্লাস করবে আজকে কোনো কান্নাকাটি নেই মামা great success Tathoi and Tathoi পাপা রেডি ক্লাসের জন্য এটা অনলাইন ক্লাস হবে রেডি আজকে কান্নাকাটি এখনও স্টার্ট করেনি জানি না কখন স্টার্ট হবে এই যে ম্যাডাম উনি বসেছেন পাপাও বসে আছেন তাথইয়ের ড্রয়িং কপি এখানে হচ্ছে ক্লাস মিস কোথায় গেল কে জানে মিসির চেহারাই দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে ড্রয়িং কপি এতক্ষণ গুমরা খেয়ে বসেছিল ক্লাস করবে না বলে ও মিস চলে এসছে ওয়ান বল বলটা কি সুন্দর হয়েছে কে এটা তাতেই এঁকেছে গুড বলা বল আগে একটা দেখিয়ে নাও আমার বল আঁকো বলটা ডু এ বিগ সার্কেল হ্যাঁ একটা বিগ সার্কেল আঁকো হ্যাঁ এখানে একটা বিগ সার্কেল আঁকো good get success It's everything. এটা হচ্ছে কি half circle half circle colour colour করো কোন কালারতে এখানে করবো এখানে করে এটা হ্যাঁ এটা দিয়ে দিব এটা কি কোনটা করোনা ভাইরাস এটা শেষ দিস ইজ করোনা ভাইরাস ধরো ফিনিশ তাছাড়া নেক্সট ক্লাস ইংলিশ ক্লাস এখন শুরু হচ্ছে তাতে হাতটা সরাও তো দেখি এটা কি করে লিখেছ ও এ কি কি সুন্দর হয়েছে তারপর বি তারপর সি তারপর ডি তারপর ই e। তার কফি রেডি তাথর দুধ মুড়ি কলা ক্লাস শেষ হওয়ার পর খাবে আর মিস তো আজকে গেল সুন্দর করে একদম সুন্দর করে লাইন মেনটেন করে নিজে থেকে ওরকম যায় তো তোর থেকে নিজে সুন্দর করে this is English handwriting plus miss চলে এসছে মিসের শরীরটা ভালো না দেখেই বোঝা যাচ্ছে আজকে নাটক আবার শুরু হয়ে গেছে এই যে ম্যাডাম বেঁকিয়ে বসে আছে কি নিয়ে তার কোনো রিজন নেই হঠাৎ করে বেঁকিয়ে বসে থাকে তাছাড়াও আচ্ছা, দুধ মুড়ি খাওয়া কমপ্লিট বাকিটা আর খাবে না আমাদেরও কফি খাওয়া শেষ মাঝখান দিয়ে তাদের ক্লাসের চক্করে আমার দুধটাই পড়ে গেল যে দুধ বসিয়েছিলাম দুধটাই পড়ে গেলো শেষ পর্যন্ত লিখতে বসলো কান্নাকাটি করে মারধর খেয়ে পাপার কাছে লেখা কি ছিল ওমা M N O P Q R S T কোথায় সবটি ভালো টি টি এখানে লিখে জেড এর পরে টি আসে হ্যাঁ, হ্যাঁ, P Q R S T লিখো এখানে হ্যাঁ U V W X Y Z Why is that? তো এখন তো কি এবার বল গ্রেট সাকসেস গ্রেট সাকসেস এখন ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট হচ্ছে কি বলুন তো ফার্স্টটা কি তাহলে खट्टा दही और मुड़ी इसके साथ कच्चा मरीच एंड प्याज আর সরষো কা তেল ওয়াও নাইস এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা তিনজনে এক একটা থেকেই খেয়ে নেব আলাদা বাসন ভরালে ধুবে ক্যাশ আবার কাজের লোক আস্তে আস্তে পরের দিন সকালে না নয়তো নিজের ধুতে হবে তাই আর বাসনটা কোসন ভরাইনি আর নোংরা বা নোংরা করিনি একটা থেকে তিনজনে খেয়ে নেব ব্যাস পেটে গেলেই তো হলো তো গাইস আমাদের ব্রেকফাস্টও শেষ হয়ে গেছে এখন স্নান ধান করে রেডি হয়ে জয়নগর চলে যাব চলুন আজকে ওয়েদারটা দেখুন দুর্দান্ত ওয়েদার সো আমরা চলে এসছি জয়নগর আমার একটা পার্সেল এসছে পার্সেলটাকে আজকে ওপেন করে দেখাবো এই যে পার্সেল এসছে এটা এসছে হেলথ কার্ড থেকে আমি কিছু সাপ্লিমেন্ট নিই তো কিছু হেলথ কার্ড থেকে জিনিস এসছে আপনারা আপনাদেরকেও দেখাচ্ছি calcium True Basic Advance calcium দেখে নিতে পারেন calcium after thirty years calcium খাওয়াটা খুবই প্রয়োজন কেননা থার্টির পরে বোন ডেন্সিটি কমতে থাকে তখন সাপ্লিমেন্ট ক্যালসিয়াম নেওয়া খুবই প্রয়োজন তখন বোনে ব্যথা হয় পিঠে ব্যথা হয় কোমর ব্যথা হয় হাড়ে হাড়ে হাড়ে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় তার তার জন্য ক্যালসিয়াম নেওয়াটা খুবই প্রয়োজন আফটার থার্টি এইটা আমার ফার্স্ট তো এটা থেকে আমি ভেবেছি ক্যালসিয়াম নেওয়া স্টার্ট করব হচ্ছে এটা হচ্ছে এই যে True Basic Advance calcium vitamin B D three vitamin K two M K seven and alpha alpha আপনারাও চাইলে নিতে পারেন সো গাইস এখন হচ্ছে দুপুরবেলা প্রায় একটা চল্লিশ বাজে এখন তাড়াতাড়ি টিচারের বাড়ি গিয়েছিল কটার দিকে হবে সাড়ে এগারোটা বারোটার দিকে তো এখন ওকে আনতে যাচ্ছি নিয়ে আসি চলে এসছে তাঁতইয়ের পড়া কমপ্লিট তাঁতইয়ের পড়া কমপ্লিট এই যে তাঁতই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে খাবার খেয়ে তারপর কি করব ঘুমাবো বাড়ি গিয়ে কি করবো ঘুমাবো সো আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে আজকে ডিনারে ছিল মাটন আর রাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমার হাজব্যান্ড মিস্টার অমিত মাহাতি ঘুমিয়ে পড়েছে শরীর নাকি প্রচণ্ড খারাপ এসি টেসি আজকে এসি বন্ধ করে অন না কিন্তু বন্ধই আছে এসি বন্ধ করে দিয়েছে এখানে তাঁতই বুড়ি আছে দুষ্টামি করছে বাস এখন ঘুমিয়ে পড়বো কারণ খাওয়া দাওয়াটা আজকে ভালোই হয়েছে একটু হেভি হয়ে গেছে তাই না okay see you bye bye good night আবকালকে কালকে দেখা হবে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন I believe I can fly